dropout. Na na na na na, successful dropout. Ah physics এ চেয়ারম্যান তার বায়োলজি টু বলতে তো পারি না স্যার আমি অঙ্কে কাঁচা তবু আমি খাই না বসে একা চিপাই গাজা আমি সাকসেসফুল ড্রপ আউট পড়ালেখা করি না আর আমি সাকসেসফুল ড্রপ আউট হেসে খেলে দিন করি পার আমি সাকসেসফুল ড্রপ আউট পড়ালেখা করি চিঠি পড়তে পড়তে আজ আমি বেকা কেমিস্ট্রির বিজরণ আমাকে দিয়েছে চেকা বলতে তো পারি না স্যার আমি অঙ্কে কাঁচা তবু আমি খাই না বসে একা চিপায় গাজা আমি সাকসেসফুল ড্রপ আউট পড়ালেখা করি না আর Kakurina, থাকি বলতে তো পারি না স্যার আমি অঙ্কে কাঁচা তবু আমি খাই না বসে একা চিপাই গাজা আমি সাকসেসফুল ড্রপ আউট পড়ালেখা করি না আর আমি সাকসেসফুল ড্রপ আউট হেসে খেলে দিন করি পার আমি সাকসেসফুল ড্রপ আউট পড়ালেখা করি না আর আমি সাকসেসফুল ড্রপ আউট এসে ঘেরে দিল পরিবার যেদিন জৈব যৌগ দিল আমায় বাস সেদিন সাকসেসফুল ড্রপ আউট হেসে খেলে দিন করি পার আমি সাকসেসফুল ড্রপ আউট পড়ালেখা করি না আর আমি সাকসেসফুল